সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি টিভি দেখাবো টিভিটির নাম হচ্ছে ওমেগা পিছনে মডেল হচ্ছে মডেল হচ্ছে omega twenty one E e six তো এই টিভিটি বর্তমানে ফুল ডেট রয়েছে তো এটা ডাকা ব্যবহার করতো এখানে আনার পর আর চলে না কিন্তু এখানে আনার পর লাইন দেওয়ার সময় লাইন দিছে ভিতরে জ্বলে উঠছে তো <clears throat> আমরা যেহেতু হোম সার্ভিসিং চালু করেছি আমরা হোম সার্ভিসিংয়ে আসছি এখন এটা রিপেয়ারিং করব এবং <clears throat> এটা দেখবো এটা আসলে কি কারণে এই সমস্যাটা হয়েছে তো কি স্লিপ করে নেই তারপর আপনাদেরকে আবার দেখাই টিভিটি অনেকে কিরকম হয়ে গেছে নাম পুলিশ সহকারে জম্পুরে গেছে পালাবে এই ধরনের নষ্ট টিভি ঘরে ফেলে রাখা এই ফেলে রাখলে যে আসলে নষ্ট হয়ে যায় এই টিভিটাও একটা দুই বছর ধরে লকডাউনের ভিতরে টিভি বন্ধ হয়েছিল এই টিভিটি এখন আমি আবার পুনরায় রিপেয়ারিং করে এটাকে নতুনের মতন আবার চালানোর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু এটাকে করাটাই অনেকটা কষ্টদায়ক টিভি ভেঙে গেছে তো ভিউয়ার্স অনেক কষ্ট করে খুলতে হলো <coughs> এটার বডিটি বডিটি অনেকটা ভাঙা তো যাই হোক বডি যেমনই হোক মেশিনটি কাজ করে দিলেই হয়তো ভালো চলবে কিন্তু এটার ভিতরে দেখেন এই দীর্ঘ যতদিন যাবৎ বন্ধ ছিল এটার ভিতরে ইন্দুরে দেখতে পাচ্ছেন ইন্দুরে প্রচুর পরিমাণ ময়লা জমাইছে এবং অনেকটাই পুরাতন হয়ে গেছে তো আমি টিভিটি উঠিয়ে নিলাম তো এটা ডিকুজিং কয়েল নষ্ট করে ফেলছে খেটে ইঁদুরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিকুজিং যে কয়েলটি ছিল এটা কেটে একেবারে সাইজ করে ফেলছে ইঁদুরের কি কাজ তারপর মেশিনের পরিস্থিতিটাও দেখতে পারতেছেন ইন্দুরে খুবই সাইজ করে ফেলছে এটা জম করে গিয়েছে ঠিক আছে এটা জম করে যাওয়ার কারণে এই টিভিটি আচ্ছা, আমরা একটু দেখে নিই টিভিটির মেশিন কি ঠিক করা যাবে কিনা তো ভিউয়ার্স দীর্ঘ এক বছর বা দেড় বছর বা দুই বছর পরে থাকার কারণে এটার ভিতরে ইন্দুরে মুইতা এবং যাই কিছু করছে পুরো register transistor IC DR capacitor all মানে পার্টসের যেই লেগগুলি থাকে সেই লেগগুলি একেবারেই জম করে নষ্ট হয়ে গেছে যার কারণে এটাকে ঠিক করতে গেলে যথেষ্ট পরিমাণ টাকা খরচ হবে যার তার কারণে আমি এটার কাজ করব না এটা বাদ দিয়ে এটা যদি ব্যবহার করে তাহলে নতুন একটি কিক লাগাই দিতে হবে না সাথে এটা ভালো চলবে না ঠিক করে দিলেও তাই আমি এটার কাজ করব না একটু কাস্টমার সাথে কথা বলে নিই তো সম্মানিত ভিউয়ার্স তো এই ওমেগা একুশ ইঞ্চি সিআরটি টিভিটি এটির সার্কিটটি পুরোই জম্পরে গিয়েছে তো এটার কাজটা আমি এখন করলাম না নেক্সট এটার মেশিন যদি লাগায় কাস্টমার এসে কাজ করে দেওয়া যাবো আচ্ছা, আচ্ছা। এবং আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সামনে একটু দেখাই যে এটার মেশিনটার কি পরিস্থিতি আপনি দেখতে পারতেছেন একেবারে জম্পরে অবস্থাটা খুবই গুরুতর হয়ে গেছে তো এটা একেবারেই অকেজে একটু টিভি ছিল তো এই সার্কিটটি আবার নতুন লাগাই দিলি আবার পুনরায় নতুনের মতন চলবো তো আমরা এখন থেকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগাম ভিডিওতে